তোমার বুঝিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিলায় সোনার ময়না রে তোমার বুঝিলাম কত আদরে কেন পিঞ্জিরাতে তোমার বসতি কেন এই পিঞ্জিরাতে তোমার ফিরতি কেন পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরাতে তোমার বিরতি যাও দিবারাতি ঘরে বাহিরে আসা যাও দিবারাতি ঘরে বাহিরে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির হৃদয় সোনার ময়নারে তোমার পুষিলাম কত আদরে তোমারে ভাবো আমি ভাবিনি সেদিন দিনে দিনে পিন্দিরা মোর হইল রে বলি তোমারে ভাবো আমি ভাবি দিনে দিনে পিঞ্জিরা মোড় হইল রে বলি পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে রে উরে তোমার খুশি কত আদর

তুমি গেলে হবে সাদের ইন্দিরা কালী আব্দুল করিম বহলে তোমার বলি তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা কালি কে শোনাবে শোনাতে মধুর মুনি বলো আমারে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিলায় সোনা ময়না রে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিলায় সোনা ময়না রে তোমার বুঝিলাম কত আদরে তুমি আমার আমি তোমারে আশা করে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির পিন্দিরে সোনার ময়না রে তোমার পুষিলাম কত আদরে তোমার পুষিলাম কত আদরে তোমার পুষিলাম কত আদরে তোমার পুষিলাম কত আদরে